মোর জায়গায় ধান কাটো কোন মাউকার ফই তুই খাপড়া কাম ধরবি না এই এমএ এদিকে আয় এই এদিকে আয় তুই Thank you. ধান কাটো কোন মাউ কর পই আই মোর দাগার ধান কাটো কোন মাউ কর পই এই এমবে আই এই এদিকে আই তুই ওরে কিন্তু পোভাবু এদিকে আই অনেক স্বল্প হসি ধান কাটিস না সারা বুই আইটা দাঁড়া দিন মধ্যে কদিন লাগে খালার বখালা দিমু কি দে হালার হালার তো আমার জমির ধান কাটছে না হালার ফলে এত বড় সাহস হালার কি দেবো কি চাই তুই বলছো কি তুই আলকুশিয়াল বলা এই দেশবাসী বেড়ারে জানে এই জায়গা মগো কাকু কথা কইয়ে আব্বাই মোরা সময় কই গেছে তোরা দূর দূর ভরে কাই কারণ ওরা প্রভাবশালী মোরা গরিব আল্লাহ বানাইছে হ্যাঁ, হ্যাঁ, ধনী আল্লাহ হ্যাঁ, বানাইছে ওরা এরা দূর দূর ভরে আমাকে জায়গা খাই হালার হালার দান আচ্ছা, সব কাটছে আছে সব মুখো জাগা হয় তাই আইতে আছে না ওই আড়া হেনে থামাই থামাই কি হরি হ্যাঁ, মানে হ্যাঁ। কাশি পাই নাই তুই বলাই তুই মামা আইছে তোকে বোলাই যা যা বোলাই লই যা হ্যালো হ্যাঁ মামা আমরা একটু এদিকে আনতেই ওই যে ওরা তো গরিব মানুষ আমরা দান টন সব কাটিয়ে লই যাইতে আছে হ্যাঁ, জায়গায় তো সমস্যা আছে আমি জানি আর এই ব্যাপারটা তো আপনারও আগে বলছিলাম আমি আপনার একটু ওই আনতেই হেনে হয়তো মারামারি হইবে কোফাকুফি ওর পালা

মোরে শান্তি পাই মোরে কিন্তু কম দিব এখন হালা মানা হচ্ছে আমি আলকাচ্চা হালা মানা হচ্ছে ওরে আলকাচ্চার কবি না মানা হচ্ছে সার সার সার ওরে আলকাচ্চার কবি না ও আমার সব সব সব দান লই গেছে দান লই গেছে দান লই যাই ও দান লই যাই কা দাদা দান লই যাই ও কাকু দারে তো টাকা মগো মামার খবর দিছি মামার আইতে আছে মামার খবর দেন হ্যাঁ মামা আইতে মামা যে হরবে হ্যাঁ। তুই হেই মানে নিম তুই মামার মানি এই দান কানি লই যাই এই দান দুদু এই দান লই যাই আমার বাড়িতে আমার খাবি দান লই যাই এই দাদা আমার আমার আছে এটা না আমার আমরা সবাই হুন্ডি রাখেন আমার বাপে যখন মরে ঠ্যাং নয় ভাই ওই দেখেন ওইতেছি আজীবন মার দিয়েছে মগো আজীবন মগো মারছে এখনো মারবি তুই আইতে আছে আইতে আছে মামা নিয়ে যা মামা আইতে আছে এই পাড়া মামা আইতে আছে ভাই ওরে কয় হেদিন হেদিন বুঝলে যাইতে আমার ফোন দিছি মামা নাই তোর কোনো সার হইবে না আমার মামা এই জায়গা মুখ পূর্বপুরুষ হইতে হ্যাঁ করার সময়ও কাগজপত্র আচ্ছা, আচ্ছা। আছে আছে না হ্যাঁ। কাগজপাতি লইয়ে সন্ধ্যায় আবার হ্যাঁ ঠিক আছে আর তোমার কাগজপাতি আছে আচ্ছা, এখন আছে আমার কথা হে এখন দান তুমি দাইছো না তুমি দানগুলো সব আমার বাড়ি নিয়ে রাখো জি বাবা হ্যাঁ তোমরা এই পেশাও এই পেশা পাশে আমার দিন রইলো কথা কইলে পৌঁছে না খালি এই পেশা আইতে কই কথা এই জায়গা থেকে একটা চলতে আছে ওই দান আমার বাড়ি নিয়ে রাখবে সব হ্যাঁ বাড়ি নিয়ে রাখবে করিয়েন দান আমি বুঝছেন আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতেছি দান আমার বাড়ি নিয়ে রাখবা সব তুমি দান আমার দ্বারা জিম্মায় রইলো কাগজপাতি লইয়ে তুমি সন্ধ্যায় আবা আর তোমার কাগজপাতি সন্ধ্যায় লইয়ে আবার দান সব বাড়ি পাঠাই দেবো লেবার কই দাও দান সব বাড়ি পাঠাই দাও আর লেবার কত খরচ লেবার খরচ মামা আঠাইশো টাকা আচ্ছা আঠাইশো টাকা আমি দিয়ে দিব মনে তুমি এই দান সব মামা এদিক চাও আঠাইশো টাকা আর দুই হাজার মামা সব দেবে মামাই তো দেবে মুই পামু গরিব দান মোর বাড়ি নেবে মামা মামা মামা

তোমকা চেয়ারম্যানের বাড়ি গান যাইবে তুই মামা যা কয় ইয়া মানো আমি তো আমি আমি তো লাগলাম দান মামার বাড়ি বিএল পাঠাই দিস হনছো আমি গেলাম তোমরা সর্দার মল্ল বাড়ি পাঠাই দিস বিএল পাঠাই দিস মামা পাঠাই দে যা যা